kill. Obrigada, They're Thank you.

হ্যাঁ দাদা তুমি তাড়াতাড়ি আসো চা খেয়ে যাও বলছিলাম এই না ভাই হ্যাঁ। আমার তো আশাই লাগবে